ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ اگر سنت نب کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے امت تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے تو خدا بند یمینی تو خدا بند یساری تو خدا بند یمینی تو خدا بند یساری تو خدا بند ارا جی تو خدا بند سماوی تو خدا وند ارادی تو خدا وند سماوی তো মহব্বতের সাথে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে মহাবীর কিবা নমরু কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শেষ তাক ছিল না মৃত্যু কিন্তু তাকেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে মহাবীর কি ভালো কেউ ভবে চিরকাল সবাই কণ্ঠ ছেড়ে চিৎকার দিয়ে আওয়াজ করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই একসাথে বলেন আল্লাহ আকবার উত্তর গোসাইপুর আর তাহজিব নুরানি তালিম কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল এবং নৌরানি প্রদর্শনী অনুষ্ঠানের মোহতারামুল মাকাম মুআজ্জা সদর জলসা সম্মানিত সভাপতি ছানাপীর জামে মসজিদের সম্মানিত খতিব এবং অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অজস্র ওলামা একরামের সরতাজ উস্তাদ সমতুল্ল মুরব্বী হজরতুল আল্লাম আলহাজ হজরত মাওলানা মতিউর রহমান কাসিম ইদামা বরকাতমুল্লা আলিয়া এবং আজকে মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেখুল কোরআন হুসেন রহমতুল্লাহ আলহের সুযোগ্য সাহেবজাদা এবং নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত পরিচালক আমার জীবনের অন্যতম একজন রাহবার এবং বড় ভাই হজরতুল আল্লাহ মাওলানা ইসমাইল বিলায়ত হুসেন সাহাব দামা দরগাহমুল আলিয়া সহ সমাজের সূর্য সন্তান হজরত ওলামায় কালাম মুআজ হাজরিন ধর্মপ্রাণ মুসলিম ভাইরা এবং অপসংস্কৃতির কালো ছবল থেকে রক্ষার দীপ্ত শপথ উদ্ভাসিত সংগ্রামী সাথী বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার দিনদার মা ও বোনেরা মহান আল্লাহ তালার আলিশান দরবারে অজস্র কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাদেরকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দিনই একটি মাজলিস জান্নাতের একটি পরিবেশে আসবার বসবার দিনই কিছু কথা বলা এবং শোনার মতো তাও তৌফিক দান করলেন অন্তরের অন্তঃস্থল থেকে অন্তগহীন থেকে হৃদয়ের স্পন্দন থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ এখানে আমাদের এনেছেন কে আরেকটা আসতে পান আমাদেরকে জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে হায়াত মত এবং জীবন ভিক্ষার মালিক একমাত্র কে রাষ্ট্রপতি যদি কোনো সংবিধানে এই কথা লেখা থাকে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারে আর যদি কোনো মানুষ এই কথা মুখ থেকে উচ্চারণ করে যে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে সক্ষম অন্তত আমরা তাদেরকে মুসলমান বলতে পারলাম না প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে রিজিক দেনওয়ালাকে ইজ্জত এবং জিল্লতির মালিককে সন্তান দেনওয়ালা খাজা বাবা আর খুশি চন্দ্রবাড়া সন্তান দেওয়ার মালিককে সার্থবর জমিন একচ্ছত্র মালিক একমাত্র কে আরো অস্ত্র কে সেই মালিক অত্যন্ত মহাব্বত করে এখানে এনেছেন ভাই খুব দামি একটি জায়গা আল্লামা সামারকান্দি রহমতুল্লাহ নামক কিতাবের মধ্যে একটি হাদিস নকল করেছেন যখন কোন মানুষ দিনই কোন মজলিস থেকে বাড়ির দিকে ফিরে যায় আসমান থেকে একজন ফিরিস্তা ঘোষণা করতে থাকেন এই এতক্ষণ না দিনই পরিবেশে ছিলে বাড়ির দিকে যাচ্ছ আল্লাহ তোমার জন্য দুটি পুরস্কারের ঘোষণা করেছেন এক নাম্বার কদ গফর আল্লাহ জাম্বাক তোমার জিন্দগির গুনাহ মাফ দ্বিতীয় নাম্বার কদ যত গুণা করেছিলে ইতিপূর্বে সমস্ত গুণাগুলো পরিবর্তন করে আল্লাহ ওই পরিমাণ সবাব দিয়া আমল নামা ভরপুর করে দিয়েছেন খুশি না বেজার থাকবেন না ভাগবেন কারা কারা ভাগবেন তাড়াতাড়ি হাতে উঠান দেয় আল্লাহ পাক জজবাতে ইমানিকে কবুল করেন আমিন বলেন আর একটু জোরে কর না আমি মহতারাম হাজিরিন আলোচনার শুরুতে আমি তিনটি কথা সবসময় আমার তবিয়ত অনুযায়ী বলে নিয়ে রাখি এক নাম্বার কথা বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গে একটা সমস্যা আছে সমস্যা হলো বক্তা চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায় ফেলবে কিন্তু পাবলিক কথা কইব না ওনারা পাক্কা নিয়ে করে আসবেন যে হুজুর গোমল্য কথা কম না যা আছে কপালে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ এই মানসিকতা চেঞ্জ করা লাগবে অন্তত আমি যতক্ষণ আছি আমার সামনে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে থাকতে হবে পারবেন না কারা কারা পারবেন বলেন তো আল্লাহ আকবার মুসলমানের কণ্ঠের আওয়াজ কম থাকার কারণে নাস্তিক আর মুক্ত চেতনার অধিকারী রাশেদ খান মেনন আর মুরগি সোরা সারিয়ার কবিররা বড় গলায় কথা কয় শুধু মুসলমানদের কণ্ঠের আওয়াজ কম থাকার কারণে মুসলমান যদি আমরা আমাদের কণ্ঠে শাহজালাল ইয়ামানের আওয়াজ যদি তুলতে পারতাম গৌর গোবিন্দ যেমন তাদের রাজপ্রাসাদ ভেঙ্গে চড়ে যেমন পালাতে বাধ্য হয়েছিল আমার বাংলাদেশের ইস্কনের সদস্য সহ সমস্ত হিন্দুদের দোসররা যারা ইসলামকে নস্বাত করতে চায় মুসলমানদের আওয়াজ শাহজালাল ইয়ামানের মতো হলে তাও গৌর গোবিন্দের মতো আমার বাংলাদেশ ছাড়তে বাধ্য হতো কিন্তু মুসলমানরা আমরা এখন তো কণ্ঠ স্তব্ধ করেছি মুসলমানের সাউন্ড কখনো হয় না ডাউন কথা বলেন না কেন আমার সামনে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে থাকতে পারলেন তো এক নম্বর কথা দ্বিতীয় কথা আমার সামনে যারা বসেছেন এখানে আমরা আমার ওয়াজ শুনতে সবাই আসেননি এটা আমি ভালো করেই জানি কারণ আমার প্রিয় বন্ধুরা হেজবুত তাহিদের লোকেরা তো কম বেশি আছে এটা আমি জানি তবে অগ্রিম আপনাকে বলে নেই আমি এখানে আলোচনা করব কার জোরে জোরে কর এখানে আলোচনা হবে আল্লাহ যদি আপনার মনোভূত না হয় আপনার মেধা এবং মতবাদের ভিন্ন কোনো কথা বলে থাকি তাহলে চুপচাপ শুধু শুনে চুপচাপ বসে থাকতে হবে আওয়াজ করতে পারবেন না এটা রিমান্ড আমার আলোচনায় যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে আপনি কাগজ কলমে লিখে আমার কাছে পাঠিয়ে দিবেন আমি যদি পারি জবাব দিয়ে যাব না পারলে ক্ষমা চেয়ে যাবো ইনশাআল্লাহ বয়ানের মাঝখানে যদি ঝামেলা করার চেষ্টা করেন তাহলে অগ্রিম বলে নেই আপনি যেমন ঝামেলা করতে জানেন হয়তো ঢাকা থেকে আসছি কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য আমিও তৈরি আছি বয়ানের মাঝখানে ঝামেলা করার চেষ্টা করবেন না কারণ কোরআন এবং হাদিসের আলোচনার মাঝখানে ঝামেলা করা এটা মুসলমানের স্বভাব না আল্লাহ তাআলা রাসূল যখন কালামে পাকের তেলাওয়াত করতেন আবু জেহেল এবং তার দোসররা বলতো লা তাসমাউ লি হাদাল ওয়াল গাউফি এই কোরআনকে শুনো না বরং উল্টা ঝামেলা পাতাও তুমি যদি আমার বয়ানের মাঝখানে ঝামেলা করার চেষ্টা করো আমি তোমার তো আবু বকারের উত্তর সুরি আর মোহাম্মদের উম্মত বলতে পারি না তুমি টাটকা ফরমানের মুক্ত আবু জেহেল্লার দোসর অতএব বয়ানের মাঝখানে কোনো ঝামেলা নাই তিন নম্বর কথা এখানে আমি আসছি কোরআনের কেরিমের আলোচনা করার জন্য নাকি গীতা পাঠ করবো রামায়ণ মহাভারত এখানে আলোচনা হবে কোরআনুল করিমের এই আলোচনা অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে বলেন হুজুর এত কথা কয়েন না রাজনীতির আলোচনা কইরেন না তাইলে কিন্তু সমস্যা হবে মুসলমান যেখানে ক্ষয় সেখানেই জয় কথা বলেন না কেন যেখানেই ভয় মুসলমানের সেখানেই জয় অতএব ভয়ের কিছু নাই আমি রাজনীতির আলোচনা করতে আসিনি করবো না আমি রাজনীতি করিও না তোমরা যে রাজনীতি করো যে রাজনীতি দিয়ে ব্যাংকের বাইশ হাজার কোটি টাকা চুরি হয় আর শেয়ার বাজারের আঠাশ হাজার কোটি টাকা চুরি হয় যে রাজনীতির মাধ্যমে আমার বাংলাদেশের বুয়েদের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের শিকার হয় আর হিন্দু সন্তান বিশ্বজিৎ হত্যাকাণ্ডের শিকার হয় যে রাজনীতির কারণে সুবর্ণচরের চার সন্তানের জননী গণধর্ষণের শিকার হয় অমন রাজনীতির কথা বলা দূরের কথা জুতা মারি আমরা ওই রাজনীতির কথা আমি ভুলেও মুখ থেকে উচ্চারণ করি না বরং ওই রাজনীতিকে শুদ্ধ করার জন্য আমাদের ইসলামী রাজনীতির কথা আমরা বলে থাকি অতএব ওই ইসলামের রাজনীতির আলোচনা চলবেই এরা স্তব্ধ করা পৃথিবীর মধ্যে কোন মানুষের পক্ষে সম্ভব না এটা আমাদের ইমানই চেতনা এখানে আমি জানি বিএনপির লোকেরা আসে না নাই আরে ঝিমা বসে নাকি আপনার তাজা থাকতে হবে তাজা নাইলে আমিও ঝিমা মোজা আছে কবল আওয়ামী লীগের লোক আছে না নাই জাতীয় সাজার লোক সব দলের লোক কম বেশি আছে তো এখানে বিএনপি কে উত্থান আওয়ামী লীগকে ধ্বংস করার এই চেতনা নিয়ে তো আমি আসিনি এত ছোট মানসিকতা আমার নেই একদলকে উত্থান আর একদলকে পতন করে এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমি আসিনি তবে আমার আল্লাহ পাকের কথা যদি তোমার বিরুদ্ধে চলে যায় চুপচাপ শুধু শুনতে হবে আল্লাহর কথা যদি তোমার ব্যক্তি চেতনার বিরুদ্ধে চলে যায় তোমার ব্যক্তি চেতনাকে পরিবর্তন করে আল্লাহ পাকের বিধান অনুযায়ী ব্যক্তি চেতনাকে বানাও সফলতা পাবে আল্লাহর কথা যদি তোমার দলের বিরুদ্ধে চলে যায় ওই দলের সংবিধানকে পরিবর্তন করা নইলে দলের মধ্যে আপনার ফাঁদ হত্যা করার মতো সন্ত্রাস তৈরি হবে আল্লাহর কথা যদি তোমার দেশের বিরুদ্ধে চলে যায় দেশের সংবিধানের বিরুদ্ধে চলে যায় ওই সংবিধানকে আল্লাহ কোরআন অনুযায়ী সংবিধান বানাও ওমরের মতো সোনালিক সমাজ কায়েম হবে কিন্তু যদি নিজেদের সংবিধানকে প্রাধান্য দিয়ে আল্লাহর সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা চালান সমাজের মধ্যে হেজবত তাওহিদ সহ গোটা বিশ্বের মধ্যে এক শ্রেণীর লোক আসছে যারা বলছে সমাজ অনুযায়ী ইসলামকে পরিবর্তন করতে হবে বেটা ইসলামকে সমাজ অনুযায়ী পরিবর্তন নয় বরং ইসলাম অনুযায়ী সমাজকে পরিবর্তন করা দরকার এজন্য আমি আপনাদেরকে বলে নেই বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে পক্ষে বিপক্ষে বলার জন্য আমি আসিনি বলবো না কিন্তু আমি একটা কথা বলার জন্য আসছি আমার আল্লাহর কথা আমার আল্লাহর কথা যদি তোমার বিরুদ্ধে চলে যায় আল্লাহর কথা যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লাহর কথা যদি আমার বাবা মায়ের বিরুদ্ধে চলে যায় আল্লাহর কথা যদি আমার সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় আমরা পরিবর্তন হতে তৈয়ার এই মানসিকতা নিয়ে আজকে একটা আওয়াজ তোলা দরকার ও মুসলমান তুমি বিএনপি করো আওয়ামী লীগ করো জাতীয় পার্টি করো তুমি যেই যেই দলের হও তুমি হতে পারো চরমরা তাবলিক হেফাজত কোচট খেলাফত জমিও যেই দলের তুমি হতে পারো হতে পারো তোমার বাধা নাই কিন্তু আমাদের সবার একটাই চেতনা হওয়া দরকার আমাদের আমাদের রব কয়জন আমাদের কোরআন কয়টা শরীয়ত কয়টা সবচেয়ে তো আমাদের একটা আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ আমরা সবাই দলে দলে ভিন্ন ভিন্ন থাকতে পারি থাকতে পারে আমাদের ভিন্ন ভিন্ন মত আর পথ কিন্তু আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত এই চেতনাকে সামনে রেখে আজকে আমি আপনাদেরকে ডাক দিচ্ছি দিনাজপুরের মুসলমান আজকে আমি আপনাদেরকে ওই কথার দিকে ডাক দিচ্ছি কে তোমরা বিএনপি কে তোমরা আওয়ামী লীগ কে তোমরা জাতীয় পার্টি এই দলাদলিয়ার চেতনায় বিভক্তির দিকে আমরা যেতে চাই না আমাদের সবার রব যেহেতু একজন আল্লাহ আমাদের সবার নবী যেহেতু একজন মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আমাদের একটা চেতনা হওয়া দরকার আমার রসুলের বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে গিয়ে শাহবাগের চত্বর যদি কেউ দখল করে আমার রসুলকে নিয়ে যদি কোনো কুলঙ্গার গলায় যদি আমার রসুলকে না কটুক্তি করে ও বিএনপি তুমি আর বিএনপি থাকবে না আওয়ামী লীগ তুমি আওয়ামী লীগ থাকবে না সবাই এক হাতে হাত রেখে এক কাঁধে কাঁধ রেখে নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আওয়াজ তুলবো নাস্তিকদের ফাঁসি দিতেই হবে এই যে একমত আরে বলেন একমত আমাদের চেতনা আমাকে আঘাত করো সহ্য করব। আমার আমাদের চেতনা আমার বাবা মাকে গালিগালাজ করো সহ্য করব। আমাদের চেতনা আমাদের সর্বস্ব কেড়ে নাও দেশান্তরিত করে দাও আমরা সহ্য করতে পারি আমাদের চেতনা আমাদের সব কিছু তোমরা নিয়ে আমাদেরকে ফকির বানিয়ে দাও সব কিছু সহ্য করতে তৈয়া আমাদেরকে যে ভাষায় বঞ্চাই গালি দাও আমরা সহ্য করতে তৈয়া কিন্তু আমার রসুলকে তোমরা সামান্য একটা কথা দিয়ে টোকা দিয়া কথা বলবা আর মুসলমান চুপচাপ চুপচাপ বসে থাকবে চুপচাপ ছুঁয়ে ফেলবে মুসলমানরা অন্তত ওই চেতনার ব্যাপারে আমাদের কোনো পথ এবং মত নাই আমরা সবাই এক পথের অধিকারী আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কথা কন নাই আমার সুতরাং এখানে আল্লাহর কথা চলবে ইনশাআল্লাহ রাগ হবেন যদি আপনার ভালো না লাগে অগ্রিম আপনাকে সালাম আপনি আসতে পারেন আপনার মতো শ্রোতা আমার দরকার নাই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সহি জ্ঞান জানাবার তৌফিক আল্লাহ পাক দান করেন মহতারাম হাজিরিন আজকে চতুর্দিকে আমার রসুলকে গালি গালাস করা হচ্ছে চতুর্দিক থেকে আমার রসুলকে অপমান করা হচ্ছে কেন কি অপরাধ ছিল আমার রসুলের আমার রসুলকে নিয়ে কেন এত কটুক্তি করা হচ্ছে আমার রসুল কি ব্যাংকের বাইশ হাজার কোটি টাকা চুরি করেছিলেন শেয়ার বাজার আঠাশ হাজার কোটি টাকা চুরি করেছিলেন আমার রসুল কোন মেয়েকে অন্যায় ভাবে ধর্ষণ করেছিলেন আমার রসুলের অপরাধ ছিল কি আমার রসুল চুরির বিরুদ্ধে কথা বলতেন এই জন্য মুরগিসরা সারিয়ার কবিরের বাধে আমার রসুলের অপরাধ ছিল তিনি জুয়ার বিরুদ্ধে কথা বলছেন যার কারণে জুয়ার সম্রাট হাসিদ কান্দনদেরকে বাধে এটাই আমার রসুলের অপরাধ তোমাদের কাছে এত কিছু বলার পরে তারা এখন বলবে যে হুজুর আসলে বিষয়টা কি রসুল তো ভালো লোক ছিল না কেন রসুল এগারোটা বিয়ে করেছিলেন তার চরিত্র ভালো থাকলে এগারোটা বিয়ে করে কোরআন শরীফের মধ্যে চারটা বিয়ের আয়াত নাজিল হওয়ার পরে কি এগারোটা বিয়ে করেছিলেন রসুল নাকি আগে তাহলে আমার রসুলের এগারোটা বিয়ে বৈধ ছিল না অবৈধ তাহলে বৈধ কাজ করলে আমার রসুল যদি অপরাধী হন নাস্তিকদের কাছে এখন কথা হলো যদি ছেলে মেয়ে একে অপরের সাথে বনিবনা হয়ে যায় ছেলে মেয়ে রাজি তো কে কাজী কাজীর কোনো দরকার নাই বাস মামলা খালাস গোপন ঘরে যাও তসলিমা নাস্তিনের পথের উত্তর সুরি হও এরপরে গিয়ে তারা আকাম কুকাম যেটা করবে এখন মুক্ত মোনাদের কাছে যারা রসুলকে লুচ্চা নবী বলে গালি দেয় তাদের কাছে প্রশ্ন করলে তারা বলবে আর ছেলে মেয়ে রাজি এটা তাদের মানব অধিকার এটা নিয়ে তোমাদের এত সমস্যা কেন তাহলে আমার প্রশ্ন রসুল যে এগারোটা বিয়ে করেছিলেন কাউকে তো জোরদবস্তি করে বিয়ে করেন নাই সবাই তো স্বেচ্ছায় বিয়ে করেছিলেন তোমাদের জেনাবে বিচার যদি অন্যায় ভাবে হওয়ার পরও যদি সেইটা স্বেচ্ছায় হওয়ার কারণে অবৈধ আর লুচ্চামির কারণ না হয় তাহলে আমার রসুল এগারোটা বিয়ে যে করেছিলেন যেই বিয়ের মধ্যে কোনো বাধ্যবাধকতা ছিল না বাধ্য করা ছিল না আমার রসুলের অপরাধ কোথায় কথা বলেন না কেন আসলে কৃষ্ণ করলে কুরু কুরু আমরা করলে মাকুল আল্লাহ পাক ওনাদের সই বুঝ দান করেন তবে আমি আজকে আপনাদেরকে সেই কথাটা যুক্তি সঙ্গত কথা আজকে বলবো আমরা রসুলকে কেন মানি তোমরা আমাদেরকে বলতে পারো কেন আরবের নবী মোহাম্মদকে মানা লাগবে তিনি তো চোদ্দশো বছর আগের নবী পুরান ইতিহাস ডিজিটাল যুগে চলে না আমার কথা তোরা যে গণতন্ত্র মানো গণতন্ত্র তো ইসলামের আগে আসছে তুই তো খারাপ মূর্খ তুই তো কিচ্ছু জানোস না কথা বলে গেল গণতন্ত্রের ইতিহাস পড়ে দেখেন গণতন্ত্র ইসলাম আসার কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল সুতরাং পুরান যুগের ইতিহাস যদি এই জামানায় না চলে তোমাদের যে গণতন্ত্র ইসলামের চোদ্দশো বছর আগে এসছে যেই গণতন্ত্র ফিলিস্তিনকে মারার অধিকার দেয় যেই গণতন্ত্র সিরিয়ার নিরীহ মানুষকে মারার অধিকার দেয় যেই গণতন্ত্র আফগানিস্তান এবং মায়ানমারের অন্যায়ভাবে নারীদেরকে ধর্ষণ করার অনুমতি দেয় যেই সমস্ত গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ যারা ভারত থেকে ভাবে মানুষকে বিতাড়িত করতে বাধ্য করে সেই সমস্ত গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্রের মুখে লাঠি মারতে হবে আমাদের আমি তোমাকে প্রশ্ন করব কেন তুমি কাল মাসকে মানো তুমি প্রশ্ন করতে পারো কেন মোহাম্মদকে মানো আমি তোমাকে প্রশ্ন করব কেন আইনস্টাইনকে মানো তুমি আমাকে প্রশ্ন করতে পারো কেন আরবের নবী মোহাম্মদকে মানো আমি তোমার কাছে প্রশ্ন করবো শেক্সপিয়ারকে কেন মানো তুমি প্রশ্ন করতে পারো কেন মোহাম্মদকে মানো আমি বলবো এত বড় মোষের অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন মানো তখন ওনারা বলবে হুজুর আপনারা বোঝেন না আমরা গণতন্ত্র মানি সমাজতন্ত্র মানি ইত্যাদি ইত্যাদি মানি বিভিন্ন সায়েন্টিস্টদেরকে আমরা মানি এবং বিভিন্ন বিজ্ঞানীদেরকে আমরা মানি কেন মানো হুজুর বোঝেন না তারা বিমান আবিষ্কার করেছেন হেলিকপ্টার আবিষ্কার করেছেন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইমোটিমো ইউটিউব আবিষ্কার করেছেন কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার করেছেন যার কারণে আমরা তাদেরকে মানতে পারি এত বড় রকেট আবিষ্কার করলেন এত বড় বিমান এবং হেলিকপ্টার ইত্যাদি আবিষ্কার করলেন যেটা দিয়ে মানুষ এখন দুনিয়া থেকে চাঁদের দেশে যেতে পারে এটা কম কি আমি বলবো তোমার এত কিছু খরচ করার পরে সাধারণ সামান্য চাঁদের দেশে গিয়ে এত হুটাঙ্গের কর আর আমার রসুল দুনিয়ার কোনো যানবাহন ছাড়া চাঁদ পাড়ি দিয়ে সূর্য পাড়ি দিয়ে সাত তবক জমিন আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার যে রসুল আর শাহজেম পর্যন্ত কোনো দুনিয়ার বাহন ছাড়া ভ্রমণ করলেন তোমাদের চাঁদের দেশে গেলে যদি তাদেরকে মানা তোমাদের যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা সবচেয়ে বড় যুক্তিবাদী এরপরে তোমরা প্রশ্ন করবা কেন মোহাম্মদকে মানো আমি বলবো তোমরা কেন আব্রাহাম লিঙ্কন কার্ল আইনস্টাইন তাদেরকে কেন মানো তখন তারা বলবে এত কিছু তারা আবিষ্কার করলো আপনারা কি চোখে দেখেন না আমি বলবো তাহলে আমার প্রশ্নের জবাব দেন তারা কি আবিষ্কার করেছেন বলে আইনস্টাইন এত এত থিওরি তিনটা থিওরি আবিষ্কার করেছেন অমুক শেক্সপিয়ার কত সুন্দর সুন্দর প্রবাদ বাক্য আমাদের উপহার দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন নদীর পাশে তিন বন্ধু খাড়া রয়েছে এক বন্ধুকে আকাশটা উড়ু উড়ু আর এক বন্ধুকে বাতাসটা সরু সরু তিন নম্বর বলো দেখায় নদীর পাশে খাড়ায় রয়েছে আমি একটা টাটকা গরু এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আমাদেরকে এত সুন্দর কবিতার মাধ্যমে মোহিত করলেন তাদেরকে না মেনে কি পারা যায় এত সুন্দর সমাজ ব্যবস্থার থিওরি আবিষ্কার করেছেন তাদেরকে কিভাবে না মেনে পারি আমি প্রশ্ন করব তোমরা যে সায়েন্টিস্টদেরকে মানো সায়েন্সের ছাত্র তোমরা যারা এখানে আছো আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই যেই সমস্ত সায়েন্টিস্টদেরকে তোমরা মানো তারা কি কোনো বিষয়ের উপরে পরিপূর্ণ কোনো থিওরি আবিষ্কার করতে পেরেছেন সায়েন্সের ছাত্ররা ভালো করে জবাব দিবেন যে না না আইনস্টাইন তিনি পরিপূর্ণ পরিপূর্ণ কোন থিওরি আবিষ্কার করতে পারেননি অমুক অমুক সায়েন্টিস্ট তারা পরিপূর্ণ কোন থিওরি আবিষ্কার করতে পারেননি তারা আবিষ্কার করেছেন কেউ বলেছেন সূর্যকে লক্ষ্য করে দুনিয়া ঘরে দেড়শো বছর পরে এসে আরেকজন বলে আরে আগের যুগের কথা চলে না সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘরে আরেকজন পঞ্চাশ বছর পরে এসে বললেন যে না না কি বলো তোমরা চাঁদ চাঁদ এবং সূর্য এবং দুনিয়ার মধ্যে কোনো তাদের মধ্যে কোনো সম্পৃক্ততা নাই সূর্য তার নিজের কক্ষপথে চলে দুনিয়া তার নিজের কক্ষপথে চলে এর মধ্যে তো কোনো পার্থক্য নাই যে যার আপন গতিতে চলে তাহলে তোমাদের বিজ্ঞানীদের থিওরির কোনো ঠিক ঠিকানা নাই এক বিজ্ঞানী এসে আর এক বিজ্ঞানী থিওরিকে তারা বাদ দিয়া দেয় তাদের থিওরির মধ্যে কোনো স্থায়িত্ব নাই কিন্তু আরবের নবী চোদ্দশো বছর আগের সেই নবী বিজ্ঞানীদের বিজ্ঞান বিজ্ঞানীদের বিজ্ঞানী ডাক্তারদের ডাক্তার আমার সেই রসুল চোদ্দশো বছর আগে যেই থিওরি আবিষ্কার করেছেন সেই থিওরির এক চুল পরিমাণ পরিবর্তন করার অধিকার এবং যোগ্যতা পৃথিবীর কোন সাইন্টিস্ট অর্জন করতে পারে নাই সুতরাং তোমাদের সাইন্টিস্টদের গুলো পরিবর্তন হয় এক বছর দেড় বছর একশো বছরের মধ্যে পরিবর্তন হয় আমার রসুলের কোন থিওরি চোদ্দশো বছর পরেও এসে থিওরি পরিবর্তন হয় না এরপর আর একটা প্রশ্ন আমার তোমরা সাইন্টিস্টদেরকে মানো কি তারা দিয়েছেন তোমরা বলবা যে এই বিষয়ের উপরে তিনটা থিওরি আবিষ্কার কেউ করেছেন যেটা দিয়ে প্লেন হচ্ছে হেলিকপ্টার হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে যার কারণে আমরা তাদেরকে মানি আমি বলবো সায়েন্সের ভাই তোমার যে তোমরা মানো তারা কি পরিপূর্ণ কোনো আবিষ্কার করতে পেরেছেন কোনো বিষয় তারা বলবে যে না না হুজুর কোনো বিষয়ের উপর আজ পর্যন্ত কোনো সাইন্টিস্ট পরিপূর্ণ কোনো থিওরি আবিষ্কার করতে পারে নাই তাহলে ও মুহাম্মদ আরবির ও বাংলা বাংলাদেশের দিনাজপুরের মুসলমানরা এখন আমার বিজ্ঞানীর বিজ্ঞানী আমার ডাক্তারের ডাক্তার মোহাম্মদ রসুল্লাহ নামক সেই বিজ্ঞানীর কথা শোনো সোয়ালক্ষ সাহাবিদেরকে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলছেন ও আমার সোয়ালক্ষ সাহাবি আমার ছাত্ররা হালবাল্লাকুম রিসালাতি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দেওয়ার জন্য যেই থিউরি দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমি সেই থিউরিকে পরিপূর্ণ তোমাদের কাছে পৌঁছে দিয়ে পূর্ণ কোনো থিউরি দিয়ে আমি পূর্ণ কোনো মানব হতে পেরেছি সোয়ালক্ষ সাহাবায় কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ আদাইতা ওয়া নাসাহতা ওয়া বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ সব থিওরি আপনি দিয়েছেন এমন একটা থিওরি আপনি আমাকে দিলেন যেই থিওরি দিয়ে যেই সময়ের নিজের সন্তানগুলো নিজের সৎ মায়ের সাথে জেলার বিচারের মধ্যে লিপ্ত হতো যেই জাইলি যুগে ভাই ভাইকে খুন করত ভাই বোনকে ধর্ষণ করত বাবা জীবন্ত ভাবে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত এমন দূষিত সমাজকে সুগন্ধির আতর ঢেলে আমার আপনার রসুল ও রসুল আপনি যে পূর্ণ থিওরি দিয়েছেন সেই থিওরি দিয়ে সোনালী সমাজ এখন তৈরি হয়েছে আপনি যে থিওরি দিয়েছেন পরিপূর্ণ থিওরি আমি জানতে চাই সায়েন্সের ছাত্ররা অপরিপূর্ণ থিওরি বিজ্ঞানীদেরকে দেওয়ার পর তাদেরকে মানা যদি তোমাদের জন্য যুক্তি সঙ্গত ব্যাপার হয় আমরা আরবের নবী মুহাম্মদ রসুল্লাহকে মানি যিনি পূর্ণ একটা জীবন ব্যবস্থার থিওরি দিয়েছেন সেই আরবের নবী মুহাম্মদকে মানা আমাদের জন্য যুক্তি সঙ্গত ব্যাপার এরপরে যদি তোমরা প্রশ্ন করো হুজুর এগুলো বিজ্ঞানের কথা এগুলো আমরা বেশি বুঝবো না সরল ভাষায় বলেন সরল ভাবে যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে খুব স্বাভাবিক ভাবে বুঝেন এটা আলেম হওয়া লাগবে না সায়েন্সের ছাত্র হওয়া লাগবে না সাধারণ মানুষ আপনারা বুঝবেন মানুষ মানুষকে ফ্যাশন মানে চারটা কারণে কয়টা আরে বলেন না এক নাম্বার সৌন্দর্য জামাল দুই নাম্বার যোগ্যতা কামাল তিন নাম্বার দান করার মানসিকতা নওয়াল চার নাম্বার মহাব্বত আর ভালোবাসার মাত্রা থাকা করাবাত এই চারটা জিনিস যদি কারোর মধ্যে থাকে একটা মানুষের সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং তার যোগ্যতাও সবার শীর্ষে এবং সে দান করে প্রচুর পরিমাণে এবং সে আপনাকে ভালোবাসে প্রচুর এই মানুষটাকে ভোট দেওয়া ছাড়া অন্য কাউকে ভোট দিবে যুবকরা আজকে জিজ্ঞেস করলে কিরে তুই ঘোড়ার মতো চুল কাটস কে বুঝেন নাই যে নেইমার এরপরে মেসি সাসা এরপরে সাকিব আল সাকিব খান শাহরুখ খান সালমান খান ইত্যাদি খান খুন খান এদেরকে আমরা অনুসরণ করি কত সুন্দর চেহারা মহিলা যুবতীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেন পড়ো কিরণমালা তোমরা কেন পড়ো এরপরে কি যে কটকটি ইত্যাদি তোমরা কেন পড়ো তখন তারা বলবে কত সুন্দর নায়িকা কত সুন্দর কাপড় পরছে এখন তো অবস্থা সুন্দর একটা মেয়ে যদি সেরা পাইজামা পরে ওটাও ফ্যাশন কথা বলে না তাহলে বোঝা গেল সৌন্দর্য থাকলে মানুষ তার ফ্যাশন গুলো গ্রহণ করে কথা কয় না কেন এখন আসেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন মোহাম্মদের যে গুলো তার গুলো তার চুল কাটা স্টাইল তার কথাবার্তার স্টাইল তার পোশাক পরিচ্ছদের স্টাইল তার দাড়ি রাখা তার কথা বলা সবকিছু আমরা যে মানব হুজুর নবী কতটুকু সুন্দর ছিলেন একটু জানান আমি তো রসুলকে দেখিনি আরবের নবীকে দেখেছেন সাহাবায় কেরাম বুহারি মুসলিমের হাদিস হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও উম্মতে মুহাম্মদি মুহাম্মদের সৌন্দর্যের ব্যাপারে কি আর তোমাদেরকে শোনাবো তবে আমি আবু হুরাইরা আমার রসুলকে দেখেছি মা সেই শাইআন রসুলিল্লাহি সাল্লাহ আমার রসুল এত সুন্দর এত অপরূপ সৌন্দর্যের অধিকারী কোন জিনিসকে আমি আবু হুরাইরা দেখি নাই চোদ্দশো বৎসর পরে মোহাম্মদ রসুল্লাহ তোমাদের কাছে থাকবে না কিন্তু এই চাঁদ সূর্য কেমতের আগ পর্যন্ত থাকবে ও উম্মতে মোহাম্মদ আল্লাহ রসুলের সৌন্দর্য যদি তোমরা জানতে চাও বুঝতে চাও আকাশের সূর্যের দিকে তাকাও আকাশের সূর্য যেমন দুনিয়াতে আলো ছড়ায় বিশ্ব নবীর চেহারা থেকে সূর্যের মতো আলো আলো ছড়াইত আল্লাহ পাকের রসুলের সৌন্দর্যের ব্যাপারে কি তোমাদেরকে শোনাব গোটা বিশ্বের সমস্ত মানুষদের ভেতরে সৌন্দর্য গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য কিন্তু তোমার আমার তোমার আমার সৌন্দর্য পৃথিবীর সমস্ত সৌন্দর্য নবীকে দেওয়া হয়েছিল সুতরাং মুসলমান সৌন্দর্যের কারণে যদি কাউকে মানতে চাও তোমার আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সা কোনো উপায় ওরা মুসলমান শুধু ওপরে সৌন্দর্য থাকলে চলে না সৌন্দর্য মানুষের দুই রকম হয় এক নাম্বার সৌন্দর্য উপরে সৌন্দর্য আর একটা সৌন্দর্য হলো ভেতরের সৌন্দর্য একটা সৌন্দর্য হলো সৌরাতান আর একটা সৌন্দর্য হলো সিরাতান নবীর ওপরের সৌন্দর্য পৃথিবীর সবার সেরা ভেতরের সৌন্দর্যের ব্যাপারে এখন জানা দরকার হুজুর আমার বাংলাদেশে ওপরে সৌন্দর্য থাকলেও মানুষ কিন্তু তাদের ভালোবাসে না হুজুর আমাদের বাংলাদেশে তসলিমা নাসরিন ছিল হয়তো তার চেহারাটা সুন্দর ছিল কিন্তু তার চরিত্র খারাপ থাকার কারণে সুস্থ মানুষগুলো কেউ তাকে মহাব্বত আর ভালোবাসে না হুজুর আপনি আমাদেরকে জানান ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট থাকলে মানুষ তাকে মানে না তার ফ্যাশন মানে না হুজুর আমাদেরকে জানান নবীর ওপরে সৌন্দর্য অনেক সুন্দর ছিল নবীজির ভেতরে সৌন্দর্যটা কেমন ছিল মুসলমান দিনাজপুরের ভাই ভেতরের সৌন্দর্য আর চরিত্রের ব্যাপারে মানুষের সবচেয়েতে জানে তাদের বিবিরা আল্লাহ পাকের নবীর সাহাবি হাজরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলছেন আয়েশা আমাদের রাসূল মুহাম্মদ আরবির চরিত্রের ব্যাপারে তোমার চাইতে আর বেশি কেউ জানে না সাহাবায়ে ডাক দেওয়া বলেন আয়েশা রে বিশ্ব নবীর ভেতরে চরিত্রের ব্যাপারে জানা আল্লাহ রসুলের ভেতরের চরিত্রটা কেমন ছিল হাজরত আয়সা সিদ্দিকা বলে দুনিয়া মানুষ রে রসুলের ভেতরে সৌন্দর্য বোঝানোর মতো ভাষা আমার নাই তবে আমি আয়সা বলছি কানা ফুলুক আল কোরআন এই কোরআন যে তোমরা দেখতে পাও কোরআনের মধ্যে যেমন কোন ভেজাল আর খুঁতো নাই আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে আমি রিজওয়ান রফিকে কি সার্টিফিকেট দিব খোদ আপনার আমার সত্য আল্লাহ তাআলা ডাক দেব না দুনিয়াবাসী রে আমার রসুলের চরিত্রের ব্যাপারে যদি জানতে চাও ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলে রসুল তুমি চরিত্রের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ চরিত্রকে তুমি চালাও চরিত্র তোমাকে কন্ট্রোল করে না সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাকের জন্য বলছেন দেখো চরিত্রবান যদি কাউকে মানতে চাও কারো আদর্শ মানতে চাও কেউ বা তোমরা মুজিব সেনা কেউ বা জিয়ার সেনা কিন্তু ফলাফল হলো মারামারি আর ঝগড়া অফিস আদালতে যাওয়ার পরে শুধু আদালত আর জেলখানা কথা কয় না আল্লাহ রসুল আল্লাহ পাক বলে বান্দা তোমরা কেউ বা মুজিব সেনা হতে পারো কেউ বা চাষা এরশাদের সেনা হতে পারো কেউ বা জিয়ার সেনা হতে পারো সফলতা কোনোটার মধ্যে নাই আমি আল্লাহ পাক বলছি হাসানা যদি কারো আদর্শের সেনা হতে হয় সেই সেনা মুজিব সেনা নয় সেই সেনারা জিয়ার সেনা নয় সেই সেনারা এরশাদের সেনা নয় সেই সেনা হবে আরবের নবী মুহাম্মদের সেনা কারণ রসুলের চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল কথা হয় না কেন মুসলমান ভাইয়েরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন আপনি আমি যাদেরকে নেতা মানি তাদের চরিত্রটা কেমন তোমার আমার সমাজের নেতাদের চরিত্রটা কেমন জানো নেতারা ইলেকশনের আগে মুখের মধ্যে একটা অডিও রেকর্ড করে সালামের রেকর্ড যারে পাই ক্যাসেটটা চাইরা দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম কথা বলে না সাসি একটা পাইছে কয় সাসি ইসলাম আলাইকুম সামনে গিয়া পাইছে সুকুমার দা কয় সুকুমার দা আসসালাম আলাইকুম কথা কয় ভোট পাওয়ার ধান্দায় কিন্তু মুসলমান রে নির্বাচিত হওয়ার পরে ভ্যান চালক যদি তারে সালাম দেয় উনারে বোম মারলেও আর সালামের জবাবটাও খুঁজে পাওয়া যায় না কথা কয় না কেন কিন্তু তোমার আমার রসুল তো সামান্য এলাকার মেম্বার ছিলেন না সামান্য এলাকার এমপি ছিলেন না সামান্য একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন না তোমার আমার রসুল ছিলেন তো জাহানের বাদশাহ নবী তার চরিত্রটা কেমন জানো ছিল রসুলের মধ্যে কোনো অহংকারের লেশ মাত্রা ছিল না এমন বিনয় নবী সাহাবায়কে রাম বলেন আমরা ইচ্ছা করলেও কলা কৌশল করলে করে পালায়াও আমরা রসুলকে সালাম দাম দিতে পারতাম না সোহান আল্লাহ বলেন রসুল যদি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের পাশ চাইতেন সাল্লাম সিবিয়া আল্লাহ রসুল ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যদি পাশে পাইতেন আল্লাহ রসুল তাদেরকে সালাম দিতে কৃপণতা করতেন না ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে লাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে লাগে ভালোবেসে চোখ দুটো ছিল তার শান্তির নীল চোখ দুটো ছিল তার শান্তির নীল পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর গল্প বলে শোন প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করে নবীর চরিত্রের ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইমের দরকার মুসলমান সংক্ষেপে কই আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে কি আর তোমাদের আল্লাহ রসুল যখন মক্কাতুল মোকাররমা থেকে যখন মদিনার দিকে চলে যাচ্ছেন নিজে ঘরের থেকে বাহির হয়ে কাবার সামনে আসলেন কাবা আল্লাহ পাক আজকে আমাকে অর্ডার করেছেন আমি সুদূর মদিনায় চলে যাচ্ছি ও কাবা মনের মধ্যে স্বপ্ন ছিল সারা জীবন যদি তোমার পাশে থাকতে পারতাম কিন্তু কাবা রে আল্লাহ পাকের অর্ডার হয়েছে চলে যাচ্ছি কিন্তু কাবা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল রে কাবা যদি তোমার মধ্যে ঢুকে মাত্র দুইটা রাকাত নামাজ যদি পড়ার সুযোগ হতো আমি সুদূর মদিনায় চলে যাব তোমাদের আর ডিস্টার্ব করবো না ওসমান ডাক দেবল আব্দুল্লাহর পুত্র যত ঝামেলার মূল তুমি তোমার চাবি দিব ভাগো আমার সামনে থেকে ভাইগা যাও মুসলমান মুচি যেমন স্বর্ণ আর রূপা যেমন চেনে না বেঈমানরা তেমন ভাবে বিশ্ব নবীরে চিনল না মুচি আর মেথর যেমন হীরার যত্ন আর কদর বুঝে না আমারা বাংলাদেশের সারি আর কবির আর রাশেদ খান মেননরা আহমদ শফি যে কেমন রত্ন এটাও তারা বুঝে না আল্লাহ রসুল উসমান কে ডাকতে আবার উসমান চলে যাইতেছি সুদূর মদিনায় চলে যাচ্ছি কিন্তু উসমান তুমি আজকে কাবার চাবি তোমার কাছে চাইলাম তুমি দিলা না কিন্তু উসমান মনে রাখো এই কাবার চাবি একদিন আমি মোহাম্মদের কাছে থাকবে আর তুমি আমার সামনে খাল্লে বাল্লে হাতে শুধু আগ করে চেয়ে থাকবা ও উসমান মনে বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছে কাবার চাবি তুমি দিলা না মুসলমান আল্লাহ রসুলের মানসিকতার ফিলিংসটা তখন কেমন আল্লাহ রসুল আজকে সন্তান আত্মীয় স্বজন বিবি বাবু বাচ্চা সবকিছু আল্লাহ রসুল আজকে সুদূর মদিনার দিকে চলে যাইতেছে তেপ্পান্নটা বছর যেই জমিনের উপর কাটাইছেন ওই মক্কা মোকাররমা ছেড়ে আজকে সুদূর মদিনাই পাড়ি দিবেন সন্তানগুলাকে রেখে গেলেন আলীকে নিজের খাটের উপরে শোয়া গেলেন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আল্লাহ রসুল মদিনার দিকে চলে যাবেন কবে জানি আবার ফিরবেন তারা জানা নাই মুসলমান এই অনুভূতিটা তোমরা না বুঝলে যারা বিদেশে থাকে তারা বুঝে বিদেশে যখন কোন সন্তান যায় একবার নিজের ঘরের দিকে তাকার চোখের থেকে পানি জড়ায় নিজের রান্নাঘরের দিকে তাকায় চোখের থেকে পানি ঝরায় নিজের কুকুরের দিকে তাকায় আর টপ টপ করে চোখের থেকে পানি ঝরতে থাকে নিজের মায়ের দিকে তাকায় বলে মা চলে যাইতেছি মা আজকের পর থেকে হয়তো তোমার হাতের খানাটার আমার মুখে জুটবে বাবাকে লক্ষ্য করে বাবাকে জড়ায় ধইরা কাঁদে নিজের কলিজার টুকরা সন্তানগুলারে জড়াইয়া ঠোঁটে এবং মুখে তাদের চুমা দিয়া বলে বাজান তোদের আর আমার স্বাচ্ছন্দ্য জীবনের জন্য আমি চলে যাচ্ছি সুদূর প্রবাসে ওই সন্তান তো চলে যাচ্ছে সন্তানের অনুভূতিটা কেমন মুসলমান তুমি আমি যদি না বুঝি যারা বিদেশে যাচ্ছে তাদের কাছে জিগায় বিদেশে যাওয়ার কেমন কষ্ট নিদারণ কষ্ট কলমি মাদ্রাসায় যে সন্তানগুলো দিনাজপুর থেকে ঢাকা শহরে পড়তে চায় ওদের কাছে জিগায় বাড়ির থেকে রওনা দেওয়ার সময় সন্তানের অনুভূতিটা কেমন থাকে মুসলমান আল্লাহর কসম এখনো পর্যন্ত বাসার থেকে যখন বের হয় আমার মা যখন দেখে দুই তিন দিনের জন্য আমার বাচ্চা রিজন রফিকে চলে যাচ্ছে মুসলমান আল্লাহর কসম এখনো পর্যন্ত মায়ের চোখের পানি আটকাইতে পারি না মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়া দেখে নিজেও আমি সহ্য করতে পারি না মুসলমান শুধু প্রবাসীরা না এই অনুভূতিটা আমার দুই দিন হয়েছিল যখন আমাকে কিছুদিন আগে টিভি পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেল মুসলমান আল্লাহর কসম করে বলতেছি দুনিয়ার কোনো কারণে আমার মনের মধ্যে কোনো কষ্ট আর চোখের পানি আমার ছিল না যখন আমাকে অ্যারেস্ট করতে এসে এর মাত্র পাঁচটা মিনিট আগে আমার কলিজার টুকরা ছোট্ট তিন বছরের বাচ্চা আফফানের সাথে কথা বলেছি আফফান আমাকে ডাক দিয়ে বলে আব্বু আম্মুর সাথে মাত্র অজু করে আসলাম আমি আরবি পড়তে বসেছি আব্বু তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো আমি আমার সন্তানকে ডাক দেওয়া বলেছি বাজার রে তুমি পড়তে থাকো আমি তোমার জন্য মজার খাবার নিয়ে আসতেছি আল্লাহর কসম আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে দুনিয়ার কোন কারণে চোখের থেকে পানি ঝরে নাই কিন্তু যখন মনে পড়তেছিল আমার ছোট্ট মাসুম বাচ্চাটা তো আমার জন্য রাত্রবেলা অপেক্ষা করবে কখন আমার আব্বু গেটটা খুইলা ঘরের মধ্যে ঢুকবে ওটা যখন অনুভব করতেছিলাম যখন আমাকে তারা তাদের সেলের মধ্যে লকাপের মধ্যে রেখে দিল মুসলমান ঘুমানোর জন্য কোন বালিশ তো সেখানে নাই আল্লাহর কসম যখন সেখানে গেছি রাত্রবেলা আমাকে লকাপের মধ্যে ঘুমোতে দিল একটা মাত্র কম্বল চেয়ে আর একটা কম্বল চাইলাম একটা কম্বল দেওয়ার পর কি দিব মাথার নিচে তেমন তো কোনো ব্যবস্থা নাই পানির এক লিটার বোতল পানি কিনে আনলাম লাখটা লোকের মাধ্যমে এক লিটারের পানির বোতল কিনায় না ওই বোতলটা মাথার নিচে দিয়া ঘুমাইছি ঘুমের সময় শুধু একবার বার আমার মাথার মধ্যে ধাক্কা লাগতেছিল আল্লাহ আমার তো ঘর আছে বাড়ি আছে সুন্দর পালঙ্ক খেতা কাঁথা বালিশের সবকিছুর ব্যবস্থা আছে মুসলমান কি বলবো সেই সময় অনুভূতিটা যখন মনে পড়তো চোখের থেকে পানি ঝরত অন্য কোন কারণে বিন্দু মাত্র চোখের মধ্যে পানি ছিল না আপনার আমার রসুল তো হয়তো আপনার আমার মতো না কিন্তু রসুল তো মানুষ ছিলেন নবী তিনি তো আল্লাহ পাকের সৃষ্টি মানুষের অন্তর নবীর বুকের ভেতরে আসে ওই রসুল নিজের কলিজার টুকরা বিবি সন্তান মাতৃভূমি ছেড়ে দিয়া যখন চলে যাচ্ছেন আল্লাহ রসুলের অনুভূতিটা ওই সময় কেমন ছিল বিদেশে যখন যাবে আবার হয়তো দুই পাঁচ বছর পরে চলে আসবে কেউ গ্রেফতার হবে হয়তো দুই এক মাস এক দুই বছর পরে আবার ছাড়া পাবে আবার সে ফিরতে পারবে কিন্তু তোমার আমার নবীর জানা না আজকে মদিনা চলে যাবেন আবার কবে জানি মক্কাই ফিরে আসবেন নবীর জানা ছিল না কাবার আল্লাহ সামনে আগে সামনে গিয়া বলছেন ওরে কাবা জীবনের মধ্যে বড় কষ্ট আমার আজকে চলে যাইতেছি কিন্তু মনে একটা স্বপ্ন ছিল কাবা তোমার পাশে থেকে তোমাকে যদি একটু আদর আর ভালোবাসা দিয়া থাকতে পারতাম ও কাবা আজকে চলে যাইতেছি কিন্তু রসু যখন কাবার হজরে আসওয়াদের দিকে যখন নজর পড়ে যায় আল্লাহ রসুলের চোখ থেকে টপ টপ করে পড়ে ওরে হজরে আসওয়াদ তোমারে তো আমি নিজের হাতে তো সেখানে রেখেছিলাম এই কাবা শরীফ আমার বংশধররা তারা তো সারা জীবন পাহারাদারি করেছে আজকে সেই কাবা সেই মক্কা নগরী যেখানে আমার দাদা বংশের জমিদারের বংশ ছিল সব কিছু ছেড়ে দিয়ে আজকে সুদূর মদিনার দিকে চলে যাবেন এগুলো আমার বোঝানোর উদ্দেশ্য না মুসলমান আমার একটা আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন ফুতিয়াতিল মদিনা আখলাক নবিতার চরিত্র দিয়া কে ছেলে কে মেয়ে কে যুবক কে যুবতী কে বিদ্যুকের বিদ্যা সমস্ত মানুষগুলো বিশ্ব নবী আপন হয়ে গেল সবার মনটা জয় করে নিলেন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অনেক দিন পরে দশ বছর পরে আবার যখন মক্কাই চলে আসলেন মাঝখানে অনেক কথা ওদিকে যাওয়ার সুযোগ নাই আল্লাহ রসুল মক্কা নগরীতে আসলেন আজকে তো রসুলের হাতে মক্কাটা বিজয় হয়ে গেল কাবার ছবি রসুলের হাতে কাবার চাবি আল্লাহ রসুল কাবার চাবি দিয়া কাবার মধ্যে ঢুকলেন সমস্ত মূর্তি গুলো ভাঙতেছেন আর পড়তেছেন ওয়াকুল যা আল্লাহ সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে যখন কাবার থেকে বাহির হলেন কাবার থেকে বাহির হয়ে তাকায় দেখেন সেই উসমান কাবার পাশে দাঁড়ায় রয়েছে সোহানাল্লাহ বলবেন না আল্লাহ রসুল উসমানের দিকে তাকায় বলছেন উসমান রে তুমি না সেই উসমান যে উসমান একদিন তোমার কাছে কাবার চাবি চাইছিলাম তুমি দাওনি সেদিন আমার ও উসমান রে আমি তোমাকে একটা সম্ভাবনার কথা জেনে বলেছিলাম আমি তো গায়েব জানতাম না কিন্তু মন বলছিল এই কাবার চাবি একদিন আমার হাতে থাকবে তুমি শূন্য হাতে দাঁড়ায় থাকবা উসমান রে এই সেই কাবার চাবি দেখো আমার হাতে তুমি শূন্য হাতে খালি হাতে আমার সামনে দাঁড়ায় রইছো এতক্ষণে উসমান তর তর তর তর করে কাঁপতেছেন না জানি আবদুল্লাহ পুত্র মুহাম্মদ না জানি আজকে প্রতিশোধের আগুন জ্বলে তার ভেতরে কিনা আল্লাহ রসুল না জানি আজকে আমার থেকে প্রতিশোধ নিয়ে আমাকে মারধর করেন কিনা অতক্ষণে উসমান থর থর থর থর করে কাঁপতেছে আল্লাহর নবী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওসমানের কাছে গিয়া ওসমানের হাতটা ধরে বলে ভাই ওসমান তুমি কান্দো কেন তুমি কাঁপতেছো কেন তুমি কি ভয় পাচ্ছ না ভয় পাওয়ার দরকার নাই ওরে আমি তো রাগান্বিত আর প্রতিশোধ হবার নবী না আমি তো দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন নবী ওসমান তুমি কান্নাকাটি করো না আজকে দেখো এই কাবার চাবি পাওয়ার যোগ্য আমার সিদ্দিক আকবর এই কাবার চাবি পাওয়ার যোগ্য উসমান আলী ফাতেমা হাসান হুসাইন কিন্তু উসমান তোমার হাতটা একটু আমার দিকে বাড়ায় দাও হাতের উপরে কাবার চাবিটা রেখে বললেন উসমান এই কাবার চাবি তোমার হাতে ছিল তোমার হাতে থাকবে কেমতের আগ পর্যন্ত তোমার বংশের হাতে থাকবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীর চরিত্রের বিবরণ তোমাদেরকে কি দিব মুসলমান শুধু এতটুকু বোঝাতে চাইতেছি আল্লাহ রসুল বলেন সিলমান আম্মান ওয়াহসিন ইলা আসা ওরে তোমরা আখলাকে হাসানা যদি দেখতে চাও এই হাদিসটা তোমরা পড়ো সিলমান তোমার সাথে যদি শ্বশুর বাড়ির লোকেরা সম্পর্ক নষ্ট করে তুমি করবা না মিষ্টি নিয়ে তার বাড়িতে যাবা বলেন তোমার বিরোধিতা যদি কেউ করে তার ঘরে আপেল মালটা পাঠাইবা আল্লাহ বলেন না ওয়াফু আম্মান আম্মান জলামাকা কেউ নির্যাতন করলে তাকে মাফ করে দিবা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক তোমাকে যদি কেউ কষ্ট দেয় তার প্রতি তুমি দয়া করবা মুসলমান এখন দ্বিতীয় কথা হলো হুজুর বুঝলাম নবীর আখলাক আর সৌন্দর্য চেহারা সুন্দর ছিল কিন্তু সুন্দর থাকলেই তো চলে না যোগ্যতার একটা দাম আছে হুজুর আপনি কি দেখেন না বাংলাদেশে ক্রিকেটার রুবেল একটা কাইল্লা কিন্তু ক্রিকেট খেলার যোগ্যতা থাকার কারণে হ্যাপি তার পেছনে ভালোবাসার দৌড়াইছে আদালত পর্যন্ত দৌড়াইছে কথা রয়ে না চেহারা থাকলেই চলে না যোগ্যতারও দরকার হয় হুজুর আমার রসুলের মধ্যে যোগ্যতাটা কেমন ছিল মুসলমান রে আল্লাহ রসুলের যোগ্যতার ব্যাপারে তোমাদেরকে কি শোনাবো শুধু এতটুকু শোনো যেই সময় পুরা বিশ্বের মধ্যে অন্ধকারের যুগ চলছিল কোনো আলো ছিল না নিজের মা সৎ মায়ের সাথে সন্তান জেনা করত নিজের বোনকে ভাই মিলে দর্শন করে দিত এমন একটা সময় ছিল মানুষের কোনো অধিকার ছিল না মানুষের সন্তান সম্পত্তির কোন নিরাপত্তা ছিল না যেমন এখন এখন ব্যাংকে বাইশ হাজার কোটি টাকা এটাও চুরি করে শেয়ার বাজারের অসহায় মানুষের টাকাও চুরি হয় ভোট না দিলে তাকে গণধর্ষণের শিকারও হতে হয় প্রায় জাহিলে যুগের মতো আমার যুগটাও হয়ে গেছে ওদিকে যাওয়ার সুযোগ নাই আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ রসুলের মধ্যে সেই যোগ্যতাটা কেমন ছিল মুসলমান আল্লাহ রসুলের যোগ্যতা যদি বুঝতে চাও শুধু এতটুকু বুঝা রাখো যে সময় এমন পৃথিবীর মধ্যে অন্ধকার ছিল মাত্র তেইশটা বছর বয়সে আল্লাহ রসুল এমন একটা মেহনত করলেন পুরা পৃথিবীর মধ্যে এমন একটা সমাজ কায়েম হয়ে গেল আদালত পড়ে থাকতো আসামি খুঁজে পাওয়া যেত না আর ওই সময় নিজের দল হিসেবে রসুল কাউকে মাফও করে দিতে পারতেন না সুহান বলবেন না মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে একটা জায়গা করে বলেন রাসুল আল্লাহ মাকসুমি এক মহিলা চুরি করছে আপনি কি তারা মাফ করে দেন না আপনার সম্প্রদায়ের সম্মান অক্ষুন্ন থাকবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে আসছে নবী রসুলের চেহারাটা লাল হয়ে গেল আরে ওসামা আকাশ আল্লাহ পাকের বিধানের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো আরে আগের যুগের মানুষগুলো তো ধ্বংস হয়েছিল এই কারণে শোনো ওসামা লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত আজকে যদি আমার এই মাকসুমি মহিলা কেন আমার সন্তান ফাতেমাও যদি চুরি করে করত আমি রসুল আমার হাত আমার হাতটা কেটে ফেলে দিতাম এই সুন্দর সুষ্ঠু বিচার ব্যবস্থা যদি আজকে আমার বাংলাদেশে থাকতো তোমাদের দলের লোক হিসেবে বিশ্বজিতের আটজন খুনির ছয়জনকে নিজের দলের লোক হিসেবে মাফ যদি না করে দিতে বুয়েটের আপনার বাপকে হত্যা করার সাহস তারা পেত কিন্তু বিচারের এই বিঘ্নতার কারণে এই অবহেলার কারণে আজকে আমার বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই মুসলমান ভাইরা কতগুলো বুঝবার চেষ্টা করেন কেমন সমাজ নবী দিলেন যেই সময় মনিবের কাছে গোলামের কোনো দাম ছিল না পশুর মতো ব্যবহার করত আল্লাহ রসুল বেলালে হাফসিকে বিদায় হজের বাসনে বলে বেলাল এই যে কাবার ছাদটা আছে না কাবার ছাদের উপরে তুমি দাঁড়ায় যাও মুসলমান প্রশ্ন আসতে পারে হুজুর কেন ওই সময় তো আবু বকার সিদ্দিক ছিল ওই সময় তো ওমরে ফারুক ছিলেন ওসমান আলী সবাই তো ছিলেন এত বড় বড় সাহাবি থাকা সত্ত্বেও বিজয় হজের দিনে মক্কা বিজয়ের দিনে এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনে হাজরতে বিলালে হাফসিকে কেন কাবার ছাদের উপর নবী রাখলেন মুসলমান জবাব একটাই ও বিশ্ববাসী তোমরা দেখো এই বিলাল তো এক সময় গোলাম ছিল ওমাইয়ার আবু বকার সিদ্দিক তাকে চড়া মূল্যে কিনে তাকে আজাদ করে দিয়েছেন কেমন জানি প্রকাশ্যভাবে যদিও বেলাল গোলাম না কিন্তু পরোক্ষভাবে আবু বকার সিদ্দিকের গোলাম ওরা দুনিয়াবাসী দেখো আজকে আমি রসুল এমন একটা অধিকার মানুষের কায়েম করা দিলাম তোমরা তো মুনিদা তোমরা গোলামকে কোনো দাম দিত না আমি রসুল সেই বিষয়টা কায়েম করলাম বেলাল হয়তো পরোক্ষ গোলাম কিন্তু মুনিব আবু বকার সিদ্দিকের মাথা এমন কে কাবার সাথে উঠায়া আমি প্রমাণ করলাম কে কালা কে সাদা কে ধনী কে গরিব ইসলামের মধ্যে পার্থক্য না আল্লাহ রসুল এমন একটা যোগ্যতা দিয়ে আমার একটা সমাজ কায়েম করলেন প্রশ্ন করতে পারেন হুজুর বুঝলাম চেহারার দিক দিয়ে নবী নবীজি সেরা যোগ্যতাই নবীজি সেরা কেমন দান করতেন একটু বলেন মুসলমান বানায় কথার জন্ডফিকে জীবনে কয়ে না আল্লাহ পাকের পবিত্র কালামে পাক তালাশ করে দেখো আল্লাহ তালা বলেন ওয়ালা আমার নানা বিশ্ববিখ্যাত জানবী আমার নানার দাম করার মানসিকতা কেমন ছিল জানো ও হাসান আমার নানা হাতেম তাইরে নাতি আমার নানার ঘরে ঢোকার জন্য দশটা দরজা ছিল বের হওয়ার জন্য দশটা দরওয়াজা ছিল মাঝখানে আমার নানা বসে থাকতেন একটা লোক দশটা দরজা দিয়ে পালাক্রমে ঢুকত দশটা জিনিস আমার নানার কাছ থেকে নিত দশটা দরজা দিয়ে বের হইত এত বড় দানবীর ছিল আমার নানা একটা লোকের দশ বার করে তিনি দান করতেন হাজরতে হাসান ডাক দেবর হাতেম দারে নাতি ওরে তোমার নানা হাতে তাই এমন দানবীর ছিল দশটা জিনিস নেওয়ার জন্য দশটা দরজে দশটা দরজা দিয়ে ঢোকা লাগতো আবার দশটা দশটা দরজা দিয়ে বের হওয়ার মতো কষ্ট করা লাগত কিন্তু হাতেম ধরে না তীরে আমার নানা মুহাম্মদ রসুল্লাহ কেমন দানবীর আমার নানার ঘরে দশটা দরজা বিশটা দরওয়াজা ছিল না আমার নানার ঘরে মাত্র একটা দরওয়াজা একটা দরজা দিয়ে মানুষ ঢুকত ওই দরজা দিয়ে বের হইত আর জীবনের সমস্ত চাহিদা পূরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেত এমন দানবীর ছিলেন আমার রসুল আপনার আমার নেতারাও কিন্তু খুব দান করে কিন্তু ভোটের দুই তিন দিন আগে কথা হয় না চাষার কাছে নিয়ে গেছে পাঁচ হাজার টাকা চাষা লন পাঁচ হাজার চাষা কয় যে কিরে বাতি যা তুই দেখি ভালো হয়ে গেছিস তুই এমন ছিলি না আমি কি করছি কয় তুই যে সরকারের গমের টাকা ছাগলের টাকা চুরি করতি তখন নেতা গিয়া মনে মনে কয় চাষা রে তুমি কি মনে করছো গম চুরি চাউল চুরি আমি সাইরা দিছি না না এটা আমার উপরের চরিত্র ভেতরের না কথা বলে না তবে বুঝাইতে চাই চাচা দেখো নির্বাচনের আগে মাথায় টুপি লাগাইছি গায়ে পাঞ্জাবি আছে মোটা মোটা খোসা খোসা কিছু দাঁড়িয়ে রাখছি চাচা আমি কিন্তু পুরো মোহাম্মদের উত্তর শুরু হয়ে গেছি তুমি এতটুকু মনে রাখো পাঁচ বছর যা চুরি ডাকাতি করছি চাচা আর করবো না আমি এখন পাক্কা বালা হয়ে গেছি কথা কয় না কেন এরা আবার আমাদের কয় আমরা নাকি ধর্ম ব্যবসা করি কথা বলেন না কেন আরে বেটা এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসে যারা মদের আইন প্রতিতলার আইন ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে তারাই ধর্ম ব্যবসায়ী নিয়ে ব্যবসা করে না যত ধর্ম ব্যবসা তো এখন মনে মনে গেছিস বুঝলাম নেতা মনে মনে আমার মতো সিটিং আর টাউটে তুমি তো চিনতে পারলা না চাষারি আমার চরিত্র আগেও যেমন চোর ছিলাম এখনো তেমন চোর আমার বাংলাদেশে সারিয়ার কবিরের হালতটা দেখবেন দেশের বিরুদ্ধে আমরা হুজুররা কোনো কথা কইলে তার মুখের থেকে টকসর মধ্যে শুধু বোমা ছুটে বোমা হুজুর খারাপ হুজুর খারাপ ওটা খারাপ এটা খারাপ দেশের দরজে তার মমতাজ ভাবির মতো বুকটা ফাইটটা যায় কিন্তু ভারত যখন আমার বাংলাদেশের খুলনা সহ সিলেট পর্যন্ত দখল করতে চায় তখন ওই জানোয়ারের মুখ থেকে বোম মারলেও একটা কথা বের হয় না কথা বলে না কেন গল্প বলি এক মোচুয়ার লম্বা লম্বা মোচাছে যার দেখতে কিছুটা মানুষের মতো তবে কথাটা যে জানো এটা পুরা জানোয়ার নেতা মনে মনে গাই আমি কিন্তু ভালো হই নাই তুমি তো বুঝলা না আমার মনে খবর কি কমো তোমারে চাচা আজকে তোমারে দিতে আসছে পাঁচ হাজার কি মনে মনে ভাবছো তোমার কি দান করতেছি না গো চাচা না এটা সঞ্চয় হিসেবে রেখে দিলাম চাচা এখন দিলাম তোমারে পাঁচ হাজার নির্বাচনে জয়যুক্ত হব আবার তোর পায়ের উপরে পা লাগায়া সকলা লাগায়া বিচার আনমো আমার কাছে এবার সাসা মনে রাখবা তোমার পায়ের উপরে আমার লোক পা দিয়া ঝগড়া করবে বিচারটা যখন আমার কাছে আসবে এখন তোমার দিলাম যে পাঁচ হাজার তখন চাষা সুদে আসলে আদায় করবো তোমার থেকে পঞ্চাশ হাজার আমি কি ভালো হওয়ার জাত নাকি চাষা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের এক নেতা বলেছিলেন বাংলাদেশের কৌমি মাদ্রাসা বিষ বৃক্ষ কৌমি আলমরা বিষাক্ত রাশেদ খান মেনন সাহ তোমার মতো টাটকা টাউটার বাটকর মূর্খ আমার বাংলাদেশে আমি জীবন আর একটারও দেখি নাই তুমি আমাদেরকে বিষাক্ত বলেছিলে আরে তোমার যদি সুস্থ জ্ঞান থাকতো তোমার যদি একটু মেধা থাকতো তুমি যদি বাদাম্মার মতো না হইতা তোমার কাছে অন্তত স্পষ্ট হতো বিষাক্ত কারা যেই সমস্ত ছাত্ররা নিজেদের শিক্ষক আর অধ্যক্ষদেরকে পুকুরের পানির মধ্যে পুষ্করের মধ্যে ফেলে দেয় ওরাই বিষাক্ত ছিল আরে বিষাক্ত কারা যারা কলেজ ইউনিভার্সিটিতে সিলেট বিশ্ববিদ্যালয়ে চাবরিক পড়ার পর শাড়ি ধরে যারা টানাটানি করেছিল তারাই বিষাক্ত ছিল যারা টিএসসির মোড়ে যে ছাত্ররা তাদের ছাত্রীদের ওড়না ধরে টানাটানি করেছিল যে ছাত্ররা আমার বাংলাদেশের বিশ্বজিৎ আর আপনার ভাবকে হত্যা করেছিল যে সমস্ত মানুষগুলো নির্বাচনে নিজেদের পক্ষে ভোট না দেওয়ার জন্য চার সন্তানের জননীকে কোন ধর্ষণ করেছিল তারাই বিষাক্ত ছিল আমাদেরকে বিষাক্ত বলছো কারণটা কি তবে মনে রাখো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বলেন না একটা স্লোগান মুখস্থ করেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বলেন আবার বলেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না একথা আমার না আল্লাহ গল্প মনে পড়ে গেছে কই ভাই যদি অনুসারী কেউ থাকেন যান নাইলে পরে আপনি মুখ দেখাতে পারবেন না নোয়াখালীর এক বেটা সৌদি আরব গেছে নোয়াখালী আর বরিশাল যে কত বড় বিখাউস এটা তো জানেন আন্তর্জাতিক মানের বিখাউস নোয়াখালী এক বেটা ওয়াশ করতে গেছে বরিশাল বরিশাল এক পাবলিক হুজুর হুজুর খারাপ কি হয়েছে হজুর কম দেই কয়টা নফল মিলে একটা ফরজ দেয় কম দেই যে গেছে ওরা তো টাটকা নোয়াখালী না ফরমালিন মুক্ত নোয়াখালী এ কিছুক্ষণ চোখটা বন্ধ কইরা মাথা ওটা কয় কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তা তো জানি না তবে যে কয়টা সুপারি গাছ মিলাইলে একটা তাল গাছ আরব এক গাড়ির মধ্যে উঠছে ওঠার পর সৌদি জিজ্ঞেস আচ্ছা, আন্তা তা আমাদের আরবের একটা সিস্টেম হলো যদি কেউ কোনো ভালো কাজ করে বলে পাকিস্তানিরা বলে শুক্রন আর ইংরেজ ভাষী যারা তারা বলে থ্যাংক ইউ আপনারা বাঙালিরা কি করেন হুজুর এখানে আছেন মাফ করবেন আমার একটু ফাহেসা কথা বলতে হচ্ছে আপনারা আমরা সৌদি আমরা জাজাকুমুল্লাহ কই পাকিস্তানিরা শুক্রান কয় ইংরেজ ভাষীরা থ্যাংক ইউ কয় আপনারা বাঙালিরা কি কন তা আমরা বাঙালিরা কই হালার বুট আর সৌদি আন যে কি বোঝে যে জিনিসটা কি এটাকে খাইতে হয় না গায়ে দিতে হয় নাকি পড়তে হয় নাকি এটা মানে কি করে এটাকে আর বুঝেও এটা মুখস্থ রাখছে যখন এই বাঙালি নোয়াখাল্লা যখন গাড়ি থেকে নামবে নামাজ হয় টাকা দিবে না টাকা দিলে তো সাধারণ যারা ভদ্র মানুষ তারা ধন্যবাদ জানাবে যখন এই বাঙালি যে হালারপুত শিখাইছিল যখন নামতেছে সৌদিয়ান তখন কয় যা যা কুমুল্লা বাঙালি হালার ভূত তখন বাঙালি কয় যে যেই শব্দটা আমি তোদের শিখালাম তোরা শিখালাম তুই ওইটা দিয়ে আমার নামে উদ্বোধন করলি রাশেদ খান মেনন তুই না আমাদের বলছিলি আমরা বিষাক্ত আল্লাহ পাক ক্যাসিনোর ব্যবসার মধ্যে আর চাঁদাবাজির মামলায় করে ফাঁসায়া দিয়া জাতির কাছে আজকে সেই শব্দ উদ্বোধন করে জাতীয় বিষাক্ত আল্লাহ করে বানিয়েছে তোর যদি লজ্জা থাকে জীবনে আর কোনোদিন মানুষের সামনে মুখ দেখাতে পারিস না আমাদেরকে আপনি বিষাক্ত বলেছিলেন আমরা স্পষ্ট করে সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি এই কথা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছি আমরা বারবার আবেদন জানাচ্ছি যে সমস্ত সংসদ সদস্যদেরকে সমাজ বিনির্মাণের জন্য যাদেরকে নির্বাচিত করা হয় সমাজের প্রতিনিধি হিসেবে সমাজটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য যাদেরকে নির্বাচিত করা হয় সেই সংসদ সদস্যরা যদি ক্যাসিনোর ব্যবসার মধ্যে চারাবাজির মধ্যে বেশাখানা আর মদের ব্যবসার মধ্যে আটক হয়ে যায় ওই সমাজে তাদের থাকার কোনো যোগ্যতা নয় আমাদের পবিত্র সংসদ অধিবেশন থেকে ওদেরকে বের করে দেওয়া দরকার আল্লাহ পাক ওনাদেরকে বুঝবার তৌফিক দান করেন আরো জোরে কর না আমি মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার জন্য চেষ্টা করেন মানুষ মানুষকে ফ্যাশন হিসেবে মানে কয়টা কারণে বলেছিলাম এক নাম্বার সৌন্দর্য রসুলের মধ্যে আছে না নাই আর বলেন না আছে না নাই দুই নাম্বার যোগ্যতা নবীর মধ্যে আছে না নাই তিন নাম্বার দান করার মানসিকতা নবীর মধ্যে আছে না নাই চার নাম্বার হলো মুসলমান আল্লাহ রসুলের বিরুদ্ধে তোমরা আজকে এত কথা কও আমাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্ররা আমরা হুজুররা আসি তোমরা মাইন্ডটা ছিল ভালো একটা জামা কাপড় গায়ে দিলে করবে দেখছো হুজুর মানে ধান্দামি করে লয়েছে আমার যদি একটু তালি তুলি দেওয়া জামা কাপড় গায়ে দিতে বলবে দেখছো হুজুর কোন সমাজ বোঝে আমরা জামু করে এখন আমরা কারো মারলাম না ধরলাম না অস্ত্রের ঝমঝমি নাই আমরা হয়ে গেলাম জঙ্গি কথা করে লাগাম আমার রসুল কাপেরদের কাছে জাদুকর ছিলেন কাফেরদের কাছে রসুল পাগল ছিলেন আমরা আমার সমাজের পাগল ছাগল এবং আমার বাংলাদেশের যারা কাফের এবং আবু জেহেল্লার উত্তর শুনি তাদের কাছে আমরা জঙ্গি হতে সমস্যা নেই কথা বলে না কেন আরে তোমরা আমাদেরকে মারতে পারো আমাদের ব্যাপারে কথা বোমা তোমরা ছাড়তে পারো কিন্তু তোমরা একবার স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকাও আর কৌমি মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাও তোমাদের স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা শিক্ষকদের গলায় জুতার মালা পরায় আর আমরা আমাদের শিক্ষকদের পায়ের জুতা নিয়ে বুকের মধ্যে রেখে দিই কথা রয়ে না কেন তোমাদের শিক্ষকরা তোমাদেরকে আঘাত করে তোমাদের বিবিদের শাড়ি ধরে টানাটানি করে কিন্তু আমরা আমাদের শিক্ষকদের বিবিদেরকে মায়ের মতো মনে করি তোরা কোথায় আমরা কোথায় এরপর আমরা হয়ে যাবো জঙ্গি সমস্যা নাই ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি তাদের নাম যদি হয় সোনার ছেলে ভদ্র ছেলে কেন জঙ্গি আসলে ওরা মুসলিম নামে নামে নাস্তিক তাই মূল ঠিকানা জন্মে ওদের ভেজালে ভরা আমাদের রসুলকে নিয়ে তোমরা কথা বলো তোমরা শোনো আমার রসুল কেমন ছিলেন চারা সৌন্দর্যের ব্যাপারে রসুল সেরা চরিত্রের ব্যাপারে তোমার আমার রসুল সেরা যোগ্যতার ব্যাপারে তোমার আমার রসুল সেরা দান করার ব্যাপারে তোমার আমার রসুল সেরা চার নাম্বার রসুলের মধ্যে ভালোবাসার যোগ্যতা কি বলবো মুসলমান আল্লাহ রসুল বলেন উম্মতের দল সমস্ত নবীদেরকে একটা একটা করে দোয়া দেওয়া হয়েছে দাওয়াতুল মুস্তাজাবা একটা দোয়া দেওয়া হয়েছে যেটা অবশ্যই অবশ্যই কবুল হবে সমস্ত নবীদেরকে দেওয়ার পর তারা দোয়াটা করে ফেলেছেন কিন্তু উম্মতের দল আমি তোদেরকে এত ভালোবাসি এত মহব্বত করি ওই দোয়াটা আমি রসুল করি নাই ওটা রেখে দিয়েছি কেমতের ময়দানে আমার গুণাগার উম্মতেরা যখন জাহান নামের দিকে যাবে আমি রসুল আমার গুণাগার উম্মতের জন্য ওই সময় ওই দোয়াটা কইরা তাদের জান্নাতে নিয়ে যাব কেমতের ময়দানে একটা উম্মতকে আল্লাহ পাকের আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ পাকের নবী কে বলবেন ফেরেশতা আমার উন্মতে কোথায় নেওয়া যা বলে উন্মতরে নিয়ে যাচ্ছি জাহান্নামের দিকে কেন বলে আপনার উন্মত খারাপ কাজ করেছে নেকির পাল্লা হালকা খারাপের পাল্লা ভারী নবী তার ঠিকানা জাহান্নাম তারে নিয়ে যাচ্ছি আল্লাহ রসুল বলেন ও ফিরিস্তা আমার উম্মতরে যদি জাহান নামের দিকে নিয়ে যাও আমি রসুল একলা কেমনে জান্নাতের ভেতরে গিয়া থাকব আমার উম্মতরে জাহান নামের দিকে নিস না তবে আমার উম্মতের আমুল নামাটা ভালো করে মাপ দিয়েছো ওজন দিয়েছো বলে হওয়া দিয়েছি মনে হয় না ভালো করে মাপ হয় নাই চলো আবার আমার উম্মতের আমুল নামাটা আবার ওজন দিবা সোহানুল্লাহ বলে উম্মতের আমল নামাটা আবার ওজন দেওয়ার জন্য সামনে মিজানের পাল্লা সামনে রসুল সাহাবিরা হাজির রসুল এবং সে উম্মত আর ফিরিস্তাদেরকে নিয়ে হাজির আল্লাহ পাকে রসুল বলেন তার উম্মতের আমল নামাটা আবার ওজন দাও ফিরিস্তা ওজন দিবে নবীজি তাকায় দেখবেন উম্মতের আমল নামাটা হালকা খারাপের পাল্লা ভারী কত জাহান নামে আল্লাহ রসুল বলেন উম্মত দুনিয়াতে তোমাদের টুপি মাথায় গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে কত মানুষ তোমাদের বিরোধিতা করেছিল উম্মত টেনশন করিছে না টুপি দেওয়ার কারণে কত মানুষ তোমাদেরকে বোকা বলে আর আমি রসুল বলছি টুপি মাথায় দিবা কেমতের ময়দানে মাথা থেকে নূর চমকাইতে থাকবে তোমরা গায়ে পাঞ্জাবি দিবা তোমাদের কেউ জঙ্গি বলবে কেমতের ময়দানে পুরা শরীর থেকে নূর চমকাইতে থাকবে আল্লাহ রসুল বলেন মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া আমি যখন দেখব তোমার আমল নামাটা খারাপ তোমার মাথার দিকে যদি তাকায় দেখি সুন্নাতের নূরগুলো চমকাচ্ছে আমি রসুলকে ফ্যাশন মাইনা আমার সব কিছু তোমরা মেনে নিয়েছ কেমনে সুন্নাত পালন করতে হয় কেমনে শুইতে হয় খাইতে হয় বাথরুমে যেতে হয় মসজিদে ঢুকতে হয় বের হতে হয় সব কিছু তোমরা পালন করেছ শরীর থেকে সুন্নাতের নূর চমকাবে একটা হাদিসের মধ্যে আসছে একটা কাগজের মধ্যে নবী সুন্নাতের একটা সার্টিফিকেট লিখবেন আর একটা কাগজ আর একটা রাওয়ায়াতের মধ্যে আসে না নবী আলাইহিস সালাম নিজের হাত মোবারকটা ওই মিজানের নেকির পাল্লার উপর চাপায়া দিবেন মিজানের পাল্লা ভারী উম্মত সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান আমার বাংলাদেশে এখন তো কিছু কিছু মানুষ কয় দূর এত শরীয়ত নিয়ে লাভ কি মারে পাইলেই হয় নামাজের মতো নামাজ দুই রাখা তোলে যথেষ্ট তোরে লাতি দিয়া বুকে খাসা ভাঙা দরকার এক লাতি যথেষ্ট কত বলে এরা আবার কয় যে বাবার কাছে মুড়ি দাও নিয়ে যাইবো গা কোনো টেনশন নাই মাঝে দেওয়ানবাগির ছেলে কয় যে আমার বাবার কাছে যারা তোমরা বায়াত হয়েছো তোমাদের জন্য তো নিশ্চিত জান্নাত কোনো টেনশন নাই এমনিতে তো যারা আসবে তাদের জন্য জান্নাত তো নিশ্চিত জান্নাত তোর বাপের আম গাছ নাকি তোর বাইজেদ খান পন্নি পন্নির সেই বিড়ি এগুলা যে চাইলেই পাওয়া যায় কথা কয় না কেন জান্নাত দেওয়ার মালিক কে আরো জোরে কন যদি কোন পীর বলে আমি তোরে জান্নাতে নিয়ে যাবো ওটার চাইতে টাটকা শয়তান আর হতে পারে কত বাবা ওরে বাবা বাবারে বাবা হাজার হাজার বাবা মাঝে চলে গেছি মাঝে মা ফিরে গেছি মানিকগঞ্জ আমার একটা লোক হুজুর আমাদের এলাকায় সাড়ে বান্নটা পীর আছে এখন সাড়ে কেন একটা বাবা আছে ঠ্যাং নাই তো কাইটা অর্ধেক বানালে কত বাবা খাজা বাবা আটকশি সুরেশ্বর চন্দ্রগড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মাছ ভান্ডারি পানি শাহ বালি শাহ কেতলি গরম বিবি সরম শাহ কুত্তা শাহ গুলা শাহ লেঞ্জা শাহ বদনা শাহ মাঝেরটা হয়েছে বাথরুম শাহ বাথরুম শাহ কেন হজর এক বাবা এনা বাথরুম করছিল এটা কবর দেওয়ার নাম দিয়েছে বাথরুম চিন্তা কর চট্টগ্রামে একটা মাজার আছে কুত্তা শাহ কিরে কুত্তা শাহ কেন হজর বোঝেন না বাবার একটা কুত্তা মারা গেছিল বিনা পুঁজির ব্যবসা বোঝেন না কবর দেওয়া নাম দিয়েছে কুত্তা পাবলিক গিয়ে ঢের কুত্তার কাছে গিয়ে বলে বাবা একটা সন্তান দেয় রে বাচ্চা বলেন কুত্তারা যদি কেউ বাপ ডাকে কি এর বাচ্চা বললাম এটা অপমানের কথা আমাদের বাংলাদেশে না হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতা তিনি দাবি করেছেন বাংলাদেশের গরু জমের আইনটা বন্ধ করা লাগবে আমি বললাম কেন বলে যে গরু আমাদের মা আমি বললাম তার মানে তোরা সব গরুর বাচ্চা কথা গেল গরু আমাদের মা এটা আপনারা কেমনে খাবেন এটা কেমন জবাই করেন এটা আপনাদের একটু বিবেকে বাঁধে না আমি বলছি তোরা যে শুকর খাস আমরা কি না করছি কখনো তোরা যে গরুর মুখ খাস একেবারে গ্লাসে গ্লাসে জগে জগে ঢোকে ঢোকে খা জমের খাওয়া খা কত খাবি খা খাইতে খাইতে শহীদ হয়ে যায় আমাদের তো সমস্যা নাই তোরা তোদের ধর্ম পালন করবি আমরা আমাদের ধর্ম পালন করবো সমস্যা আছে কোনো তোমাদের কাছে যেটা বৈধ তোমরা খাবা আমাদের কাছে যেটা বৈধ আমরা খাবো তোর কোনো সমস্যা নাই তবে তোমরা যে গরুরে মা ডাকলা আমার তো কয়েকটা প্রশ্ন আছে কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন সুসন্তান তো সেই যে মাকে সুন্দর কাপড় পরাবে সুন্দরভাবে গোসল দিবে মাকে সুন্দর করে পালঙ্কের উপরে শোয়া রাখবে নিজে যদি সাধারণ খানা খায় মারে মোরগ পোলাও খাওয়াবে কিন্তু তোরা এত এত বড় মা বানালি গরুরে গরুকে গরুর গলায় জড়ি দিয়া গোয়াল ঘরের মধ্যে রাইকা ল্যাংটা কইরা খড়কুটা খাইতে দিলে তোরা তো আসলে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু না কথা হয় না কেন সুসন্তান তো সেই যে সন্তান তার নিজের মায়ের পায়ের নিচে নিজের চামড়া দিয়ে জুতা বানায় দিবে কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানানো হইলো সেই জুতা তোরা হিন্দুরা পায়ে দিলে তোরা তো আসলে কুলাঙ্গার সন্তান ছাড়া কিচ্ছু না এরা আমাদের আমাদের কয় যে হুজুর আপনারা যে গরুগুলো যেভাবে কাটেন আর খান কুরবানির দিন লক্ষ লক্ষ গরু আপনারা খেয়ে ফেলেন এই টাকাগুলো যদি জমা করে আপনারা জমা গরিব মিসকিনের মাঝে বিতরণ করতেন কত গরিব মানুষ সাহায্য পেত তাদের হসপিটাল করতেন রাস্তাঘাট করতেন কত ফায়দা না হতো এতগুলো টাকা আপনারা খেয়ে ফেললেন আমি বললাম যে ভাই গরিব মিসকিন অসহায়দের জন্য আমাদের ইসলামের মধ্যে বলা আছে জাকাত দাও অসর দাও সৎকা দাও ফিতরা দাও ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা আছে আমরা তো তাদেরকে দিই উপরন্তু এই গরু আমরা সবাই করি শুধু নিজেরা খাওয়ার জন্য নাকি সবাইরা খাওয়ানোর জন্য সুতরাং আমরা নিজে খাচ্ছি অপরকে খাওয়াচ্ছি আমরা তো অপচয় করতেছি না কিন্তু তোমরা বারো মাসে তেরো পূজা কইরা এত লক্ষ লক্ষ মূর্তি বানায় সাত দিন পরে গঙ্গা জলে ভাসাইনি তখন এই প্রশ্ন যাই কই কথা কয় না গেল আমাদের বেলায় বড় গলায় কথা কইতে পারো সারিয়ার কবিরের মতো কিন্তু নিজেদের বেলায় খবর নাই কথা বলেন না কেন বলতেছিলাম কুত্তারে বাপ বাবা ডাকছে যায় কত সিটিং এর টাউট আমার বাংলাদেশে আছে বাবার কাছে গায়ে বাবা সন্তান দিয়ে বাবা তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই আছে না নাই মাঝে খুলনা যাচ্ছে মাহফিলে দেখি এক বেচারা অষ্টধাতুর আংটি বিক্রি করে কিরে ভাই অষ্টধাতুর আংটি ভাই দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার এটা হবে সেটা হবে কমি ক্যাসার দিবে না সংসারে শান্তি আসবে রোগ ব্যাধি যাবে আপনি যদি নির্বাচন করতে চান আংটিটা হাতে দেন নিশ্চিত বিজয় আমি মনে মনে ভাবলাম নেতারা যদি আংটির এই ফজিলতের কথা জানতো আংটি তো হাতে দিত প্রয়োজনে তোরে শুধু আঙ্গুলে পেঁচায় রাখতো কিছুক্ষণ পরে দাঁড়ালে শুনতেছি দেখি বাট করে কয় কি কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার আমি কেউ ওরে হারাম কর বাপা একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয় তোর কাছে যে শত শত আংটি তোর কপালে হকারগিরি কথা বলুন ভাগ্য পরিবর্তন করো মালিককে জান্নাত মালিককে এখন গান বানাইছে ল্যাংটা বাবার মুড়িদেরা কোন কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ও আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক ও ভাই থাকবে এবার আমি মনে মনে ভাবলাম ল্যাংটার মুড়িদের টাটকা মুড়গো যদি তোরা বানাইতে পারো আমরাও তো পারি আমিও একটা বানাইছি কই কেরামান কাতিবিন হইবে যেদিন তো যারা ছিলি ল্যাংটা বাবার তোদের জুতা মাইরা হাকুই হাকুইব নামে নামের গানটা যদি এমন হইত কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের ল রোজে মাসার মে জব হামে লে লে जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ گر سنت نبوی کی کرے پی ربی امت گر سنت نبوی کی کرے پی ربی امت توفہ سے نکل جائے گا پھر اس کا سفینہ شبہ করেন সুন্নাত নাজাদের পথ বলেন আরো জোরে কন সুন্নাত নাই নাজাত নাই বলেন সুন্নাত নাই নাজাত নাই মুসলমান এই পুরা আলোচনার মাধ্যমে যে কথাটা বোঝাতে চেয়েছি ফ্যাশন মানা লাগবে কি সাকিব খানের নাকি মোহাম্মদের সালমান খানের নাকি মোহাম্মদের আমরা চুরি চুল কেটেছিলেন রসুল যখন ঘুমাতেন ডান কাতে ঘুমাইতেন রসুল যখন মসজিদে ঢুকতেন ডান পা বের হতেন বাম পা জুতা পরতেন ডান পা খুলতেন বাম পা জামা পরতেন ডান হাত খুলতেন বাম হাত আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল যখন খাইতেন ডান পাশ দিয়ে খাইতেন সুন্নাত গুলো শিখবেন তাবলিক জামাতে গেলে সুন্নাত গুলো শিখতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন মুসলমান শেষ একটা কথা আপনাদেরকে আমি বলে যাই চলতে চলতে কবে জানি মুসলমান হায়াত শেষ হয়ে যাবে ও দিনাজপুরের মুসলমান যাও দিনাজপুরে কত কাপড়ের কাপড়ের দোকান আছে দেখবা এই কাপড়ের কাপড়ের দোকানে কত কাপড়ের কাপড় আসছে জানো এই কাপড়ের কাপড়ের মধ্যে তোমার কাপড়টা আল্লাহ পাঠায় দিয়েছে কিনা তোমার তো জানো নাই রে বন্ধু তোমার পাশে যে মুদিখানার দোকান আছে কত সাবান আছে তুমি দেখো এই সাবানের মধ্যে শেষ সাবানটা তোমার জন্য এসে গেছে কিনা ওই মসজিদের মধ্যে জানা যারা খাটিয়াটা রাখা মসজিদ থেকে খাটিয়াটা একদিন নামবে কোন বাড়ির দিকে যাবে কেউ বলতে পারো না না জানি তোমার সন্তানের জানাজার জন্য নাকি তোমার জন্য যাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তার আফিরিস্তকে আজিব হালত নামক কিতাবের মধ্যে হাদিস আনছেন মালাকুল মাউত প্রতিদিন মানুষের চেহারার দিকে সাত সাতবার করে তাকায় যার হায়াত শেষ রূহটা কবজ করে যখন চলে যায় ঘরের চৌকাটের উপরে দাঁড়া মালাকুল মৌত যা বলতে থাকে বাবা কেন কান্দ তোমার সন্তানকে নিয়ে যাইতেছি আজকে তোমার সন্তানকে নিলাম বাবা কালকে তোমার পালা ও বিবি কেন স্বামীর জন্য কাঁদ আজকে তোমার স্বামী রে নিয়ে গেলাম বিবি কালকে তোর পালা সন্তান বাবার জন্য কেন কান্দ আজকে বাবার নিয়ে গেলাম কালকে সন্তান তো তোমার পালা একে একে করে তোমাদের যতদিন থাকবে মানুষ ততদিন আমি আজরাইল আসতেই থাকবো আসতেই থাকবো মুসলমান একটা মিনিট শুধু চক্ষুটা বন্ধ করে বাজান ভাবন না এই সময় যদি মালাকুল মত ঘাল ফিরাইলাম মালাকুল মৌতরে যদি দেখতে পাই ওরা মহাফিল থেকে চলে যাইতে সুকান্ডে এটা পার হইলা মালাকুল মত বলে তোমার জানটা নেওয়ার জন্য এসেছি যখন গাড়িতে উঠবো দরওয়াজার সামনে যদি আমাকে মালাকুল মত ডাক দেয়া বলে রিজওয়ান রফিকি আমি মালা মালাকুল মউত তোমার জন্য এসে গেছে পর্দার আড়ালের মাগ আজকে তোমার নাকের ফুল আছে কালকে আজকে তোমার না কানে দুল আছে গোমা কিন্তু মা মালাকুল মৌত আসার পর ওই নাকে কানের দুল আল ফুল খুলে নাকে কানে তুলা দিয়া সাজাইয়া দিবে ওরে যুবক সন্তান রে তোমার আজকে অন্ধকার কবর যাওয়ার ডাক যদি আইসা যায় তোমার সবাই ইন্তেকালের পর চতুর্দিকে কান্নার রোল পড়ে যাবে কেউ বা তোমার জন্য কাপড়ের কাপড় কিনতে যাবে কেউ বা মসজিদের খাটিয়াটা আনতে গেল কেউ বা তোমার জন্য কবর খনন করতে গেছে কেউ বা তোমার জন্য আতর গোলাপ আনতে গেল কেউ বা বড়ই পাতা পাড়তে গেল কেউ বা গরম পানি করতে গেছে কেউ বা সাবান শ্যাম্পু আনতে গেল ওরে যুব তোমার পাশে তোমার সন্তান কাদের আপু আপু বলে চিৎকার দিয়া দিয়া কান্দ বাবা যখন ডাকে সাড়া দেয় না চাচারে বলে চাচু আমার বাবা ডাকে সাড়া দেয় না কেন কথা কই না কেন তোমার লাশটা নিয়ে সবাই চতুর্পাশে ঘেরাও করে তোমার লাশটা খাটিয়ার উপর রাইখা গোসল দিবে কেউ বা ডান পাশে পানি ঢাললো যুবক কেউ বা তোমার জন্য বাম পাশে পানি ঢাললো কেউ মাথায় কেউ বুকে কেউ পায়ে পানি ঢালতেছে তোমার একে একে সাবান শ্যাম্পু দিয়া গোসল দিয়া তোমার পাশে তাকায় যদি পারো দেখো তোমার পাশে তিনটা পাঁচটা কাপড়ের কাপড় কাইটা কাইটা রেখে দিয়েছে ওরে যুবক তোমার লাশটা এখন কাপড়ের কাপড়ের উপর আছে তোমার কাপড়ের কাপড়ের উপর রাইকা চকলেটের মতো তোমার পেঁচাইয়া দিল তোমার লাশটা এখন সবাই জানাজা দিয়া সবাই কান্দে কইরা কবরের দিকে নিয়ে যাচ্ছে আর তোমার মা বাবা সন্তান ছোট্ট মাসু বাচ্চা ডাক দিয়ে বলে আব্বু তুমি কই যাও আজকের পর থেকে কোনদিন কার চকলেট কিনে দিব না বাজার আজকের পর থেকে কি তোমার থেকে আর তোমার মুখের থেকে একটা চুমা পাবো না আজকের পর থেকে কি তোমার বুকে তুমি আমাকে একটু কোলে নিবা না আপু তুমি কথা কও না কে কই যাও তুমি কই যাও ওরে মুসলমান সবাই কাঁদবে তোমার বলার মতো কোনো ভাষা নাই তোমার লাশটা নিয়ে সবাই অন্ধকার কবরে লাশটা নিয়ে যখন রেখে দিল ডানে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি আর মাটি ওরে মুসলমান এই সময় সুদ করো ভাই ওরে যারা দাড়ি কামাইছো বেলাবাজি বাবা ও মা গো তোমারে কবরের মধ্যে লাশ রাখার পর কবরের মধ্যে যদি আগুনটা উঠাও করে যদি চলে না উঠে তোমার কবরের মধ্যে সাপগুলো বিষাক্ত সাপ যদি দংশন করতে থাকে তুমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাইবা কিন্তু তোমার ডাকটা শোনার মতো দুনিয়ার কোনো মানুষ আসবে না আল্লাহ রসুল বলেন একটা সুন্নাত আমি রসুলের একটা ফ্যাশন মেনে আয় আমি রসুল ঘোষণা দিলাম যখন কবরে আসবা দিল ইয়াতিন সাইবা এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কাটবানা ছোট করবা না খাটো করবা না ক্লিন সেভ করবা না এই একটা ফ্যাশন যদি মেনে আসতে পারো আল্লাহ পাক তোমার কবরটাকে জান্ন জান্নাতের টুকরা বানায়া দিবে আমার নবী বলে যাদের জন্য শহীদ করলাম আমার সেই টুকরা যখন তাদের মুখে খুর বেলেট লাগায় কেমন জানি ওই খুর বেলেটটা আমি নবীর কলিজার মধ্যে আগে লেগে যায় দাড়ি কামাচ্ছেন চব্বিশ ঘন্টা কবিরা গোনা লেখা হচ্ছে নামাজ পড়ছেন নামাজের সব হচ্ছে দাড়ি কাটার গোনা হচ্ছে এই জন্য ভাই আমরা সবাই চেষ্টা করি নবী কেমনে মাথায় টুপি দিয়েছিলেন কেমনে গায়ে পাঞ্জাবি পরেছিলেন কেমনে দাড়ি রেখেছিলেন কেমনে হেঁটেছেন কথা বলেছেন মুস্কি হাসিতে কথা বলা এটাও নবী নবীজের সুন্না সোহানুল্লাহ বলেন না এই সুন্নাত গুলো শেখার জন্য পারলে তবলিক জামাতে যান আবার উলামা বিদ্বেষের সাথে যায় না যারা আলেম উলামা আছেন এলেম কালাম জানেন টাটকা মূর্খদের সাথে গেলে আবার বিপদ আছে আলেম ওলামা যেদিকে আছেন সেদিকে যান সুন্নাত গুলো শেখেন জীবনটাকে আলোকিত করেন পারবেন না ইনশাল্লাহ আমরা আজকে থেকে ওয়াদা করব সালমান খানের ফ্যাশন মানব না আরবের নবী মুহাম্মদের ফ্যাশন মানব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন কেউ ওটাউটি করবেন না মাত্র পাঁচটা মিনিট সময় আমি আপনাদের থেকে নিব যদি কোনো ভাই থেকে থাকেন আমার সামনে একটু আমার সাথে কথা বলবেন এই মাদ্রাসা এখানে চলুক চান আপনারা এই মাহফিলটা প্রত্যেক বছর চান আপনারা